রমজান বরকতের একটা মাস রমজান মাস লাহু জান্নাতের সব দরজা খুলে দেওয়ার মাস আছে রমজান মাস আর নার জাহান্নামের সব দরজা বন্ধ করে দেওয়া হয় এই মাস হচ্ছে রমজান মাস শায়াতিন শয়তানকে হ্যান্ডকাপ লাগানো কয় হুজুর তারপরে তো শয়তানি করে করে আমি বলি শয়তান ঠিকই থাকে না কিন্তু শয়তানের সেলারা আছে না নাই এই কারণে দেখবেন যে শয়তানের সেলারা দোকান খুলে রাখে সারা বছর পর্দা দেয় না রমজান মাসে পর্দা তুলে কি আছে না নাই আছে রমজান মাস আমার যারা হিন্দু ভাইরা আছেন আমি তাদের সম্মান জানাই শ্রদ্ধা জানাই অত্যন্ত ভালোবাসি রমজান মাস হিন্দুরা পর্যন্ত মুসলমানদের সহযোগিতা করে বলেন আলহামদুলিল্লাহ কিন্তু মুসলমান মুসলমানের দোকান রমজান মাসে হিন্দুদের হোটেল বন্ধ থাকে মুসলমানদের বন্ধ থাকে না কথা তাহলে এই মুসলমান এই হিন্দুর চাইতে মুসলমানরা খারাপ ঠিক এই জন্য আল্লাহ দেখবেন আল্লাহ আপনার মুসলমান মুসলমান আল্লাহ গরু খাওয়া মুসলমান কথা বান ঠিক এই জন্য আল্লাহ বললেন আল্লাহ রসুল বললেন আল্লাহ রসুল বললেন আল্লাহ তোমার অন্তরের দিকে তাকাবে তোমার এই সম্পদের দিকে তাকাবে রমজান বেশি বেশি ইবাদত করবে ইফতারের মাস হলো রমজান ইফতার নিজে করবে আর একজনকে করাবে আল্লাহ রসুল বললেন একটু পানি দিয়ে করো সাহাবিরা বললেন আমরা কেমনে করাবো নিজেরাই তো না খেয়ে থাকি অসুবিধা কি খেজুর খাওয়াও এক গ্লাস দুধ দিয়ে খাওয়াও যদি না পারো একটু পানি দিয়ে খাওয়াও রসুল বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ওই রোজাদার সারা দিন যেই রোজার সওয়াব হলো একটু পানি দিয়ে ইফতার করালেও সমান সওয়াব হয়ে যাবে রোজাদারের সওয়াব কমবে রোজার মাস হচ্ছে সেহেরির মাস আপনি সেহেরি খান না অভ্যাস নাই কিন্তু অভ্যাস করেন সেহেরি ফিহিল বারাকা আর রাসূল বলেন সেহেরির মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছে সুবহানাল্লাহ রমজান মাস হচ্ছে তারাবির নামাজ রমজান মাস কোরআন তেলাওয়াতের মাস রমজান হচ্ছে যাকাতের মাস রমজান মাস হচ্ছে ইতিকাফের মাস রমজান মাস মহিলারাও ইতিকাফ করবে সুযোগ থাকলে নিজের ঘরের মধ্যে আলাদা এক জায়গায় বসে ইতিকাফ করবে আর পুরুষরা ইতিকাফ করবে সব দিবেন কে এরপর আসছে আপনার সদাকাতুল ফিতরের মাস তারপর হচ্ছে ঈদুল আজহার মাস ঈদুল ফিতরের মাস এই জন্য ঈদুল ফিতর সবাইকে নিয়ে ঈদ করার মাস হচ্ছে রমজান মাস ভাইরা আমার এই জন্য যে যত পারি মানুষকে সাহায্য সহযোগিতা করব আর স্ত্রীদেরকে মহব্বত করবেন ভালোবাসবেন কারণ আপনি স্বামী আপনার ভালোবাসা তত কম হবে মনে করবেন স্ত্রী প্রতি তত জুলুম করা হবে আর স্ত্রী ভালো আমল করতেছে তাকে সব দিবেন কে আল্লাহ আল্লাহ